হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আজকে আপনাদের দেখাবো জনপ্রিয় কিছু স্যাড গান বা ইমোশনাল গান তো চলুন শুরু করা যাক আজকের তালিকার প্রথমে রয়েছে এল ল্যাঙ্গুয়েজ ডেলাস মেটাফোরাস মিউজিকটি চার বছর আগের মিউজিকটির ভিউ রয়েছে তিন মিলিয়ন এরপর রয়েছে বাসি এবং আমরফের লার্মেস মিউজিকটি তিন বছর আগের মিউজিকটির ভিউ রয়েছে পাঁচ দশমিক এক মিলিয়ন মিউজিকটি খুবই ইমোশনাল এরপর হচ্ছে ফামির আবা মিউজিকটি রেমিক্স ভার্সন সাত মাস আগের মিউজিকটির ভিউ রয়েছে এগারো মিলিয়ন এরপর রয়েছে বিলাল সাইদের আধি রাত মিউজিকটি দশ বছর আগের মিউজিকটির ভিউ রয়েছে বিয়াল্লিশ মিলিয়ন এরপর রয়েছে ইলি ডুহের music middle of the night uh, মাত্র সাত মাস আগের মিউজিকটির ভিউ রয়েছে পঁচপান্ন মিলিয়ন এরপর রয়েছে সেরহাট দুর্মুসের মিউজিক ইয়ালান পাঁচ বছর আগের মিউজিকটির ভিউ রয়েছে একাত্তর মিলিয়ন এরপরে রয়েছে সাইদের ট্রাম্পলিং মিউজিক চার বছর আগের মিউজিকটির ভিউ রয়েছে একাত্তর মিলিয়ন এরপরে রয়েছে সেরহাট মোসের মিউজিক হিসলা রিম চার বছর আগের মিউজিকটির ভিউ রয়েছে একশো মিলিয়ন তারপর রয়েছে জেমসিয়ং এর মিউজিক ইনফিনিটি মিউজিকটির ভিউ রয়েছে একশো million I love you for infinity. এরপর রয়েছে টেট মাই ক্রাইয়ের music you broke me first দুই বছর আগের মিউজিকটির ভিউ রয়েছে একশো সাতাত্তর মিলিয়ন মিউজিকটির লাইক ভিডিওটির ভিউ একানব্বই মিলিয়ন বেশি রয়েছে অফিসিয়াল ভিডিওর থেকে এরপর রয়েছে সালমান খানের বডিগার্ড মুভির মিউজিক তেরি মেরি প্রেম কাহানি এগারো বছর আগের মিউজিকটির ভিউ রয়েছে দুশো ছত্রিশ মিলিয়ন মিউজিকটি খুবই হার্ড টাচিং ছিল এরপর রয়েছে উইট লরির ইন্টু ইউর আর্মস মিউজিক চার বছর আগের মিউজিকটির ভিউ রয়েছে উনচল্লিশ মিলিয়ন এই মিউজিকটিরও লাইরিক ভিডিওটির ভিউ অফিসিয়াল ভিডিওটির থেকে বেশি রয়েছে পরে রয়েছে গিবিএন এর হার্ট ব্রেক অ্যানিভার্সারি মিউজিকটি এক বছর আগের মিউজিকটির ভিউ রয়েছে একশো তিরানব্বই মিলিয়ন এই মিউজিকটির অডিও পাঠন বেশি ভিউ পেয়েছে এরপর রয়েছে মিলেনজি এবং টমি প্রফিটের রিমিক্স পার্সন লিঙ্কিং পার্কের ইন দ্য ইন মিউজিকটি চার বছর আগের মিউজিকটির ভিউ রয়েছে নয়শো বাউান্ন মিলিয়ন এরপরে রয়েছে বিটিএস এর ফেক লাভ মিউজিক চার বছর আগের মিউজিকটির ভিউ রয়েছে এক দশমিক এক বিলিয়ন বিটিএস এর টপ স্যাড গান এটি দুই হাজার তেইশ উপলক্ষে একটি বোনাস মিউজিক এটা হলো লেডি গাগার ব্যাড রোমান্স মিউজিক তেরো বছর আগের মিউজিকটির ভিউ রয়েছে এক দশমিক ছয় বিলিয়ন